তাদেরকে ইমানের ইমানের কারণে ইমানের ওসিলায় এক কাতারে কাতারবদ্ধ হয়ে আমার নবীর প্রিয় আশিক রসুল হয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ সবাইকে বেশি বেশি ন্যাকামল করার তৌফিক দেন আরো জোরে বলেন আমিন এখন কথা হচ্ছে ইমাম সাহেব খতিব সাহেবরা যারা আমাদের আলোচনা শুনছেন আপনাদের কাছে আকুল আবেদন রইল হাত জোর করে অনুরোধ রেখে গেলাম ভাই আপনারা মানুষদেরকে ইবাদতের ব্যাপারে বেশি বেশি বায়ান করবেন সেটা নফল ইবাদত হোক সুন্নাত হোক একেবারে মুস্তাহাব মুস্তাহসান আমল হইল মুসল্লিদেরকে আমলগুলি করার জন্য বলবেন সবাই করতো না কিন্তু এমনও মানুষ আছে যারা এগুলি জানলেই করবে আপনি জানায় দিবেন নিজে যদি না জানেন যারা জানে তাদের কাছ থেকে যাইন না তারপরে জানায় দিবেন কিন্তু জানেন না কেউ কইলে উল্টা গাদ্দারি করেন না গাদ্দারি করা ইমানদার মুসলমানের স্বভাব না ইমানদারের স্বভাব হচ্ছে হক হলে মেনে নিব বাতিল হলে বিরোধিতা করবো এটা হবে ইমানদারের এই চরিত্র দলিল কোরআন শরীফ আল্লাহ বলছেন সুরা মোহাম্মদের মধ্যে আল্লাহ বলছেন মোমেনরা একজন আরেকজনের প্রতি থাকবে দয়াময় দয়ালু যেমন আপনার গোটা শরীরের থেকে হাতের কম করেন সারা শরীরের মায়া যত হাতের মায়াও তত সারা শরীরের মায়া যত চুলের মায়াও তত শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা পাইলে যেমন কষ্ট পাইবেন হাতে ব্যথা পাইলেও তেমন কষ্ট পাইবেন প্রত্যেক ইমানদার মুসলমান একটা বডির মতো সোহান আল্লাহ বলেন নবীজি বলছেন এটা আমার কথা না নবীজির হাদিস প্রত্যেক ইমানদার একটা বডির মতো একজন ইমানদার কোথাও কষ্ট পাইলে সমস্ত ইমানদার কষ্ট পাবে একজন ইমানদারের বিরুদ্ধে কোনো কাফের বেঈমান যদি দাঁড়ায় সমস্ত ইমানদারের পক্ষে সমস্ত ইমানদার দাঁড়িয়ে যাবে এটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত জোরে বলেন সুহান আল্লাহ এটাই সিদ্ধান্ত আমাদেরকে ওইভাবে পক্ষ নিতে হবে আহলে বাইতের এবং পেয়ারা রসুল রহমতুল্লিল্লা আলমিনের মহব্বতের যারা নেকামল বেশি বেশি করেন দোয়া করি আল্লাহ তাকর আরও বেশি করার তৌফিক দান করেন আমরা যারা করি না আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করেন বেশি বেশি আমল করার তৌফিক দেন যারা বুঝে না ইমানের ক্ষেত্রে যারা ইমানের পরীক্ষায় আল্লাহ যারা ফেল হয়ে গেছে ইমানের বিষয়ে যারা দুর্বল ইমানের বিষয়ে যারা ভুল ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে আল্লাহ তাদেরকে বিশেষ করে সঠিকভাবে করেন হাদিস বুঝার তৌফিক দান করেন বলি আমিন তাদের ইমানকে মজবুত করে দেন বলি আমিন আমাদের সকলে জান ও মাল সব রকম বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন বলি আমিন আস্তাউফিরুল্লাহ বলেন আমার সাথে আস্তাউফিরুল্লাহ রব্বি মিংকুল্লি জাম্বিও واتوب লা হাওলা حول ولا ইল্লা الا بالله العلي العظيم كان راك لا لا طيب. <laughs> اللهم آمين اللهم آمين اللهم آمين والحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبلنا صلاتنا وسلامنا وميلاد وقيامنا وميلاد النبي صلى الله عليه وسلم وتلاوة القرآننا والحاضرنا مجلسنا من المصلين الحاضرين পরওয়ারদিগার আলম আল্লাহ পবিত্র জুমার রজনী মাহে মহারমুল হারাম মাসের শেষের দিকে আহলে বায়তার মহব্বতে আল্লাহ এই অত্র এলাকার ইমানদার মুসলমানেরা সকলেই সমবেত হইয়া এত সুন্দর নুরানি ইরফানি একটা আলোচনার ব্যবস্থা করলেন মাহফিলের ব্যবস্থা করলেন নাতের সোলে শায়েরদেরকে আল্লাহ দাওয়াত করলেন আমি গুনাহগারকে দাওয়াত করে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ আপ্যায়ন মহব্বতের পর আমাদেরকে এ জায়গায় আল্লাহ আমরা আলোচনা করলাম কোরআনুল করিম হাদিস মোবারক থেকে বয়ান শেষ করে আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে যত কামল ইবাদত বন্দিগি করে আপনার শাহী দরবারে আমরা হাত বাড়াইছি আল্লাহ আমাদের সমস্ত নে কামল গুনি আপনার শাহেন শাহী দরবারে কবুল করে নে আমরা তোমার অবোঝ বান্দা তুলেছি দোহাত আমরা তোমার অবুঝ বন্দা তুলেছি দোহাত তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল কর মোদেরি মো মোনাজাত আমরা তোমার অবুঝ বন্দা তুলেছি দোহা আমরা সবা সহায় বান্দা মোরা তোমার মদদ চাই তোমার মদদ দিয়ে মোদের তোমার মদদ দিয়ে মোদের দিও গো না যা বোঝ বান্দা তুলেছি দোহা টাকা করি গাড়ি বাড়ি আর নাকি সোচা মিটাও মনের আর না আমরা তোমার অবুঝ বন্দ তুলেছি দোহা আমরা তোমার অবোঝ বন্দা তুলেছি দুহা রব্বুল আলমিন আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে যত নেকামল করেছি আপনার শাহী দরবারে কবুল করে নেন এর সবাবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈবায় কবুল করে নেন ইয়ার খাস করে তাম পৃথিবীর জমিনের নিচে সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সবাবগুলি কবুল করে নেন বিশেষ করে আল্লাহ যার মা নাই আল্লাহ যার বাবা নাই আল্লাহ আমাদের মা বাবাদের কবরে সবাব গুনি কবুল করে নে ইয়া পারবার দিগারে আলো আমাদের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দেন মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী সাফাত করিয়া তোরায়েন তাদের ইয়ার সুল্লা আল্লাহ যার মা জগতে নাই তার মতো দুঃখী আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ যার মানাই তার মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দে আল্লাহ যার বাবা নাই তার বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দে মায়ের ব্যথা সন্তান ভুলতে পারে না রে আল্লাহ রাস্তাঘাটে চলার পথে যদি দুঃখ পাই মা রাস্তাঘাটে চলার পথে যদি কষ্ট পাই মায়ের নামটি মুখে নিলে আমি শান্তি পাই প্রাণের মায়া মা গো আমি তোমায় ভুল পারি না তোমায় পাব পাব বলে দেশে বিদেশে যাই মাগো তোমায় পাব পাব বলে দেশ বিদেশে যাই কত মানুষ দেখলাম ভবে তোমার মতো নাই প্রাণের মায়া গো আমি তোমায় ভুলতে পারি না প্রাণের মা তোমায় ভুলতে পারি না অসুখেতে পরতাম যখন সীতানে বসিয়া অসুখেতে পরতাম যখন সীতানে বসিয়া কত আদর করছো তুমি আমায় বুকে লইয়া প্রাণের মায়া মা গো আমি তোমায় ভুলতে পারি না ইয়ার আব্বাল আলমী যার মা নাই তার মায়ের কবর জান্নাতের টুকরা বানায় ধা আল্লাহ যার বাবা নাই তার বাবার কবর জান্নাতের টুকরা বানাইয়া দে যার মা বাবা জিন্দা আছেন আল্লাহ হায়াতে তো দান করে দেন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবাদের পূর্ণ খেদমত করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদের হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন আল্লাহ আমার পেয়ারা নবী রহমাতুল্লিল করে দেন আল্লাহ জীবনের গুণা মাফ করে দে আমরা বড় পাবি বড় গুনাহাগার আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দেন বান্দারে বলো মার বন্দা যাবে করদারে বলো মার বন্দা যা মারি দায় রইলাম পড়িয়া আদর কো রিয়া পানু সাল্লা বানায়া কেমনে দিবা জাহান্না کہ میں نے دی আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের জিন্দিগির গুনাহগুলি ক্ষমা করেন সব রকম বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন যারা হাত বাড়াইছে সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ যারা আমিন আমিন বলতেছেন সকলের গুলি কবুল করে নেন আমার মা বোনেরাও পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছেন আল্লাহ তাদের দোয়া গুলি কবুল করে নেন আল্লাহ আমার মা বোনদের মনের মকসুদগুলি পুরা করে দেন আল্লাহ তাদের সন্তানাদিদেরকে আলিম বানানোর তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক গুলি পুরা করে দেন আল্লাহ দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন টাকা का कोड़ी गाड़ी बाड़ी अरना की सूचा না আমরা তোমার অবুঝ বন্দ তুলছি দোহা আল্লাহ আমাদের মোনাজাত কবুল করে নেন মনের আশাগুলি পুরা করে দেন আল্লাহ দূর দূরান্ত থেকে যে ভাইয়েরা যে মা বোনেরা শুনতেছেন মোনাজাতে অংশগ্রহণ করেছেন আল্লাহ সকলের মনের মকসুদ পুরা করে দেন ইন্টারনেটের মাধ্যমে যারা আমাদের সাথে আছে আল্লাহ তাদের মকসুদ কবুল করে নেন অনেক বহির্বিশ্বে বিদেশের প্রবাসীরা আছে আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করে আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে রহমত ও বরকতপূর্ণ জিন্দিগি নসিব করে দেন আল্লাহ তাদেরকে হালাল পন্থায় পর্যাপ্ত রোজগার করা তৌফিক দান করে দেন আল্লাহ তাদেরকে আমাদের জন্য বেশি বেশি দোয়া করা তৌফিক দান করে দেন وبحمده سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا طيبة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم